তারে বলে দিও সে যেন আসে না থামলি কেন বাজা গামা মা তারি বলে সে যেন আসে না বলে দিও কেন না বলে দিও সে যেন